আমার লোকে আজকে আমাদের সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের আরেকজন এক্সিকিউটিভ মেম্বার সুমন দেবনাথ ভাই আছেন আমরা তান গেছি যাইমু এবং তানরে অনুরোধ করবো যে আমরা বাংলা টিভি দর্শক কিছু খোয়া লাগি আর এর মাঝে কিন্তু আমরা ডোনেশন হটলাইনটা খোলা আছে o two o eight two two one five nine double three আর স্টুডিও যদি সরাসরি আমরা রিং করতে চাই o two o eight five three four zero eight three seven নাম্বারও আমরা রিং করবো তো আমি সুমন সবর চাইরাম যে আপনার অনুরোধ করলাম যে আমরা আজকে তো যে কারণে আইসি আমরা যে সুখের রবি দাসর যে হত্যাকাণ্ড হয়েছে তানোর সঠিক বিচারও লাগি এবং তানোর পরিবারের কিছু হেল্প করবা দেওয়া লাগি আমরা আইসি তো আপনার অনুধরম যে কিছু কইবা আমরা দর্শক উদ্দেশ্য হলে এই মুহূর্তে আমাদের যে প্রোগ্রামটা বাংলা টিভির সকল দর্শক দেখছেন সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন আর আমার সাথে আছেন আমাদের সেকুলার মুভমেন্টের জেসমিন আপা এবং আমাদের আনসারুল্লাহ ভাই তো আমি যে জিনিসটা ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনেছেন যে সুকিয়াকে হত্যা করা হয়েছে তো এই জিনিসের সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে মেন যে অপরাধী যে শাইলু শাইলু কিন্তু সুকিয়ার ঘরে সে রাত্রে জোরপূর্বকভাবে ঘরে অনুপ্রবেশ করে অনুপ্রবেশ করে সে সুকিয়াকে দর্শন করতে চায় উক্ত দর্শনে সুকিয়া সালা না দিলে সে ওখান থেকে প্রাণে বাঁচতে চায় সো প্রাণে বাঁচতে গিয়ে সে রাস্তার দিকে পালিয়ে যায় রাস্তার দিকে পালিয়ে গিয়েও আসলে তার শেষ রক্ষাটা হয়নি সেখানে কি করছে যে আমাদের গ্রামে যে আমরা দেখি যে কাঠের লাকড়ি যেটাকে বলি ওরকম একটা লাকড়ি দিয়ে তাকে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সো যে হত্যাটা সে করেছে সেটা মানবতা বিবর্জিত এটা মানবতার সাথে আমাদের কখনোই যায় না আমরা সেকুলার মুভমেন্টের পক্ষ থেকে সবসময় চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা হোক যেখানে সকল ধর্মের মানুষ একই ছাতার নিচে থাকবে এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি মানবতাকে সমন্বিত করতে সো আমিও আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই চ্যারিটি অ্যাপিলে এগিয়ে আসুন এবং সুকিয়ার পরিবারকে সাহায্য সহযোগিতা করতে যে যেভাবে পারুন হাত বাড়িয়ে দিন আচ্ছা thank you thank you Suman ভাই আমরা আপনার কাছে আবারও যাব যে এই যে আপনাদের এই সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে থেকে আপনারা যখনই আমাদের সুশান্ত সাহেব মানে তার নজরে আসার পর থেকে বা আপনারা এই দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মানে এই ফ্যামিলির জন্য কি কি করেছেন আর বা এই ফ্যামিলির বর্তমানে কি কি নিড দরকার যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আজকে তো আমরা এখানে দিই সুন্দরভাবে থাকতে এবং পাশাপাশি তারার ফ্যামিলির মানুষে যদি তারা ব্যবসা করা লাগে আমরা কিছু হেল্প করি তাহলে এই ফ্যামিলিটা সুন্দরভাবে চলতে পারবো মানুষের কাছে আত্মতানি লাগতো না তো আমরা সুমন ভাইয়ের কাছে কিছু কথা আসলাম আমরা তার কাছে আবারও ফিরিয়ে দিয়ে ধন্যবাদ ভাই আমরা আসলে সবাই জানি যে সাইলু শাইলু সুকিয়া রবিদাসকে দর্শন করতে চেয়েছে এবং দর্শন করার যখন উদ্দেশ্যটা সফল হয়নি তখন তাকে রাস্তায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে এই শাইলুর হত্যাকাণ্ডের বিষয়টা কিন্তু আজকে নতুন না যেমন ধরুন যে শাইলুকে শাইলু তার ইতিপূর্বে লাস্ট টেন ইয়ার রেঞ্জের মধ্যে শাইলু ওই সুকিয়া রবিদাসের কাকা আর সুকিয়া রবিদাসের হাজব্যান্ডকেও সে হত্যা করেছে হত্যা করার পরে দেখা গেল যে সেটার তেমন বিচার হয়নি কারণ তার পিছনে আছে এক প্রভাবশালী মহল ওই প্রভাবশালী মহল এলাকার সম্পূর্ণ মাদক বা যত ধরনের অপকর্ম আছে সবগুলাকে সে নিয়ন্ত্রণ করে তাই সুকিয়া বিদেশ ফ্যামিলিটা যে একেবারে সমাজের আমাদের নিম্ন বর্ণের এরকম এই জন্য সে মানে কেউ তাদেরকে সাপোর্ট দিচ্ছে না তো সাপোর্ট না দেওয়ার কারণে সাইলু একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে সে বিচার পাচ্ছে না তো আজকে আমরা সেকুলার মুভমেন্টের পক্ষ থেকে আমরা এখানে আপনাদের কাছে হাজির হয়েছি যাতে এই সুকিয়া রবিদা ফ্যামিলিকে একটা সুবিচার আমরা দিতে পারি দিতে সুবিচারটা দিয়ে যাতে আমরা সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে না কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে আমরা মানবিক দিক দিয়ে আমরা মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়াবো এবং মানুষ হিসাবে এটাই আমাদের প্রথম দায়িত্ব যে একজনের পাশে আরেকজনে কাঁধে কাঁধ রেখে কাজ করবে সুখ সুখ দুঃখ দশায় সবাই একসাথে আমরা থাকবো তখনই আমরা সবাই যখন একসাথে থাকবো তখনই আসলে যে কোনো ধরনের অন্যায় বা প্রতিবাদের বিষয়ে আমরা স্বেচ্ছার থাকতে পারবো কেউ তখন এরকম আর অপকর্ম করতে পারবে না তো আজকে আমি বাংলা টিভির সকল দর্শকদের কাছে জানছি জানাচ্ছি যে আমাদের সুকিয়া দাসকে সবাই আপনারা যে যার মতো করে পারুন হেল্প করুন হেল্প করে মানবতার পাশে দাঁড়ান মাসা থ্যাংক ইউ সুমন ভাই দর্শকবৃন্দ আমার সাথে বেশ কিছু কয়েকজন কলার এসেছেন দেখবো এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম কলার হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি কলা কে কইরা